welcome to my YouTube channel general study with MD আজকের এই ভিডিওতে ডাব্লিউবিসিএস দু হাজার কুড়ি সালের প্রিলিমস পরীক্ষায় যে ভূগোল থেকে যে সকল প্রশ্ন এসেছে তার উত্তর আলোচনা প্রথম প্রশ্ন ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে অপশানে চারটি অপশন বি ছটি অপশন সি পাঁচটি অপশন ডি তিনটি এর সঠিক উত্তর হলো পাঁচটি এবং এই পাঁচটি রাজ্য হল সিকিম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ও আসাম তাছাড়া পশ্চিমবঙ্গকে যে তিনটি দেশের সাথে সীমানা ভাগ করতে হয়েছে সেই তিনটি দেশ হলো নেপাল ভুটান ও বাংলাদেশ পরের প্রশ্ন সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত এর সঠিক উত্তর হলো অন্ধ্রপ্রদেশ এই অন্ধ্রপ্রদেশ রাজ্যে নেলোর জেলায় পেন্না নদীর উপর গঠিত হয়েছে সোমাশিলা বাঁধ তার সঙ্গে তোমরা জেনে রাখবে অন্ধ্রপ্রদেশে আর যেগুলো বাঁধ রয়েছে সেগুলো নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর ওপর শ্রী শৈলাম বা নীলম সঞ্জীব রেড্ডি বাঁধ অন্ধ্রপ্রদেশ রাজ্যের কৃষ্ণা নদীর ওপর পরবর্তী আছে মধ্যপ্রদেশ রাজ্যে ইন্দিরাসাগর বাঁধ নর্মা নদীর উপর গান্ধীসাগর মধ্যপ্রদেশ রাজ্যের চম্বল নদীর উপর পরের প্রশ্ন কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত অপশান এ তেলেঙ্গানা অপশান বি কেরল অপশান সি জম্মু কাশ্মীর অপশন ডি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর হলো জম্মু ও কাশ্মীর এই জম্মু কাশ্মীর রাজ্যে চেনাব নদীর উপর কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি গড়ে উঠেছে এর সাথে সাথে জেনে রাখবে ইডুক্কি জলবিদ্যুৎ জলবিদ্যুৎ প্রকল্প কেরালা রাজ্যে পেরিয়ার নদীতে অবস্থিত সবরগুড়ি জলবিদ্যুৎ কেরালা রাজ্যের পাম্পাকাকি নদীর উপর অবস্থিত নিম্ন সেলুরু জলবিদ্যুৎ অন্ধ্রপ্রদেশ রাজ্যের সেলেরু বা গোদাবরী নদীর উপর অবস্থিত ঘাটপ্রভা অন্ধ্রপ্রদেশ রাজ্যের ঘাটপ্রভা নদীর ওপর অবস্থিত সালাল জলবিদ্যুৎ জম্মু কাশ্মীরে চেনাব নদীর ওপর অবস্থিত উরি জলবিদ্যুৎ জম্মু কাশ্মীর রাজ্যের ঝিলাম নদীর ওপর অবস্থিত এই জলবিদ্যুৎগুলো অবশ্যই দেখে যাবে পরের প্রশ্ন কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে এর সঠিক উত্তর হলো উনিশশো বিরানব্বই উনিশশো সালের ফার্স্ট এপ্রিল তারিখে বিভক্ত হয় দুটি জেলাতে পরের প্রশ্ন কাঁকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত option A Kota option B Kalpakkam option C Surat option D Mumbai সঠিক উত্তরটি হলো অপশন সি সুরাট গুজরাট রাজ্যের সুরাটে উনিশশো সালে সেপ্টেম্বর মাসে কাঁকড়াপাড়া আণবিক শক্তি স্টেশন চালু হয় এই আণবিক শক্তির ক্ষমতা দুশো কুড়ি মেগাওয়ট সুরাট শহরটি গুজরাট রাজ্যের তাপি নদীর তীরে অবস্থিত পরের প্রশ্ন ইংরেজরা ভারতের কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি বা কুঠি নির্মাণ করেন সঠিক উত্তর হলো সুরাট ষোলোশো তেরো খ্রিস্টাব্দে সুরাটে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম কারখানাটি নির্মিত হয়েছিল ষোলোশো আটষট্টি খ্রিস্টাব্দে সুরাটে ফরাসিরা তাদের প্রথম এবং পরের বছর মসলিপট্টনমে তাদের দ্বিতীয় কারখানা স্থাপন করেন পর্তুগিজরা কালিকটে প্রথম কারখানা করেন ডাচরা মাসলিপট্টনমে প্রথম কারখানা করেন ষোলোশো পাঁচ সালে এই এক্সট্রা তথ্যগুলো অবশ্যই জেনে যাবে পরের পরীক্ষাগুলোতে খুব ইম্পর্ট্যান্ট পরের প্রশ্ন গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কী সঠিক উত্তর হল কোলেরু হ্রদ কোলেরু হ্রদটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত সাধু জলের হ্রদ এটি এশিয়ার বৃহত্তম অগভীর সাধু জলের হ্রদ পরবর্তী প্রশ্ন তিলপাড়া ব্যারেজ যে নদীর ওপর অবস্থিত তা হলো option A Damodar option B Kangsabati option C Shilabati option D Mayurakshi এর সঠিক উত্তর হল ময়ূরাক্ষী তিলপাড়া ব্যারেজ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত এটি উনিশশো সালে নির্মাণ সম্পন্ন হয় পরের প্রশ্ন চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে এর সঠিক উত্তর হলো অপশান এ সিকিম ও ভুটান এখানে একটা তথ্য রয়েছে জিলিপ লা পাস সিকিম ও ভুটান সীমান্তে অবস্থিত এই গিরিপথটি চুম্বি উপত্যকা বরাবর অবস্থিত পরের প্রশ্ন ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয় option A metric scale option B স্কোয়াক scale option C Richter scale option D epicentre scale এর সঠিক উত্তর হল রিক্টার স্কেল এখানে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় মার্শালি স্কেল দ্বারা কিন্তু এখানে অপশানে মার্শালি স্কেল না থাকায় সঠিক উত্তরটি হবে রিক্টার স্কেল রিক্টার স্কেল দ্বারা ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয় পরের প্রশ্ন জাতীয় জলবিদ্যুৎ প্রকল্পের রেফারেন্স সহ নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন এখানে তিনটি বিবেচনা হলো এটি বিশ্ব ব্যাংকের সহায়তায় দু সালে চালু হয়েছিল এটি জাতীয় জলাতথ্য কেন্দ্র স্থাপনের ব্যবস্থা করে উদ্দেশ্যটি হল জল সম্পদ তথ্যের ব্যাপ্তি গুণগত মান অভিগম্যতা উন্নতি করা উপরের বিবৃতিগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক তো এখানে উত্তর হবে অপশান সি অর্থাৎ এক দুই ও তিন মানে উপরের তিনটি স্টেটমেন্ট বা বাক্য সঠিক পরের প্রশ্ন ভারতের পারমাণবিক শক্তি কমিশন এইসি e উনিশশো সালে কে প্রতিষ্ঠা করেন এর সঠিক উত্তর হল অপশন ডি হোমি ভাবা ভারতীয় পরমাণু শক্তি কমিশন উনিশশো সালের পয়লা মার্চ গঠিত হয়েছিল এই কমিশনের পিছনে প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু প্রধান নায়ক ছিলেন পরের প্রশ্ন সেন্সাস দু এগারো পশ্চিমবঙ্গের লিটারেসি রেট কত option A ninety seven percent option B seventy percent option D option C eighty percent option D seventy seven percent এর সঠিক উত্তর হলো option D seventy seven percent এর সাথে সেন্সাস দু হাজার এগারোর কিছু তথ্য তোমরা জেনে রাখো দু হাজার এগারোর সেন্সাস হলো ভারতের পনেরোতম সেন্সাস স্বাধীনতার পর এটি সপ্তম সেন্সাস সেন্সাস কমিশনার ছিলেন সি চন্দ্র মৌলি এবং তার সাথে জেনে রাখো ভারতের সাক্ষরতার হার ছিল চুহাত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট এবং পশ্চিমবঙ্গে যেটা দেখা গেল যে সাতাত্তর পার্সেন্ট এছাড়াও পশ্চিমবঙ্গ জনসংখ্যায় ভারতের মধ্যে চতুর্থ রাজ্য এটিও মনে রাখবে পরের প্রশ্ন question number fourteen queen apple সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন এক নম্বর বিবৃতি এটি নাগাল্যান্ডের রাজ্যফল দু নম্বর বিবৃতি এটি দু সালে ভৌগোলিক ইঙ্গিত বা জিআই ট্যাগ পেয়েছিল উপরোক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক এখানে সঠিক উত্তর হল অপশন বি কেবল দুই নম্বর স্টেটমেন্ট সঠিক অর্থাৎ এটি দু সালে ভৌগোলিক ইঙ্গিত বা জিআই ট্যাগ পেয়েছিল পরের প্রশ্ন ভারতে সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হল ড্যাশ অপশান এ বিহার অপশান বি অন্ধ্রপ্রদেশ অপশন সি উত্তরপ্রদেশ অপশন ডি তামিলনাড়ু এর সঠিক উত্তর হল অপশন বি অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক দ্বিতীয় স্থানে রয়েছে তার সাথে তোমরা জেনে রাখবে বৃহত্তম ধান উৎপাদক রাজ্য হল পশ্চিমবঙ্গ বৃহত্তম পাট উৎপাদক রাজ্য হল পশ্চিমবঙ্গ বৃহত্তম চিনি উৎপাদক রাজ্য হল মহারাষ্ট্র গম উৎপাদক রাজ্য হল উত্তরপ্রদেশ ডাল উৎপাদনে প্রথম হচ্ছে মধ্যপ্রদেশ বৃহত্তম রায় সর্ষে ও সরিষার উৎপাদনকারী রাজ্য হল রাজস্থান পরের প্রশ্ন কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলে option A Madras option B Thanjavur option C Kanyakumari option D Coromandel উপকূল এর সঠিক উত্তর হলো থানজাভুর তামিলনাড়ুর থাঞ্জাভুর এই থানজাভুর বা তাঞ্জাভুর অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় তামিলনাড়ুর প্রধান প্রধান প্রধান ধান উৎপাদনকারী অঞ্চল হচ্ছে এটি তাই একে তামিলনাড়ুর ভাতের বাটি বলে পরের প্রশ্ন সর্বশেষ সেন্সাস অফ ইন্ডিয়া পপুলেশন হয়েছিল অপশন এ উনিশশো একানব্বই অপশন বি দু এক অপশন সি দু এগারো অপশন ডি দু উনিশ এর সঠিক হলো সঠিক উত্তর হলো অপশন সি দু হাজার এগারো জেনে রাখবে ভারতের প্রথম জননা জনগণনা হয় আঠেরোশো বাহাত্তর সালে পরের প্রশ্ন বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে option A Banas option B Chambal option C Shatadru option D Yamuna এর সঠিক উত্তর হলো অপশন সি শতদ্রু নদী খালের দৈর্ঘ্য বারোশো আশি কিমি এটি পাঞ্জাব থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত পরের প্রশ্ন বিশ্বে বৃহত্তম দুধ উৎপাদক হল option A Bharat option B America যুক্তরাষ্ট্র অপশান সি চীন অপশান ডি অস্ট্রেলিয়া এর সঠিক উত্তর হলো ভারত দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয় স্থানে রয়েছে চীন এবং চীন ধান উৎপাদনে প্রথম পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে অপশন এ পলি মাটি অপশন বি লবণাক্ত মাটি অপশন সি ল্যাটেরাইট মাটি অপশন ডি তরাই মাটি এর সঠিক উত্তর হলো অপশন সি ল্যাটেরাইট মাটি পরের প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন কলকাতার কাছে ঘুষরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয় অপশান এ আঠেরোশো আঠেরো অপশান বি আঠেরোশো একুশ অপশান সি আঠেরোশো উনিশ অপশান ডি আঠেরোশো তেইশ এখানে সালগুলো খুব কাছাকাছি দেওয়া হয়েছে তো প্রশ্ন অনেক সময় ভুল হয়ে যেতে পারে তো সঠিক উত্তরটি তোমরাকে নির্বাচন করতেই হবে তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে তার সাথে কিছু তথ্য আমি এখানে দিচ্ছি ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় কেন্দ্রীয় ভবন দেখা যায় মহারাষ্ট্র ও গুজরাটে গুজরাটের আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় মুম্বাইকে বস্ত্রবয়ন শিল্পের রাজধানী বলা হয় তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় এই তথ্যগুলো তোমরা অবশ্যই জেনে যাবে পরের প্রশ্ন কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয় দেখো এখানে অপশানের যেগুলো দেওয়া আছে সেগুলো সবগুলোতেই সালটা একই আছে কিন্তু মাস এবং ডেটগুলো আলাদা আছে তো একটু এটা এই প্রশ্নগুলো একটু কঠিন হয় তো এই প্রশ্নগুলো যদি পারো তো ভালো না হলে ছেড়ে চলে আসতে হবে তো এখানে যেটা আছে সঠিক উত্তর হবে চোদ্দোই জানুয়ারি উনিশশো সালে তার সঙ্গে জেনে রাখবে মুখ্যমন্ত্রী আন্নার সভাপতিত্বে চোদ্দোই জানুয়ারি উনিশশো উনসত্তরে মাদ্রাজ রাজ্যটিকে তামিলনাড়ু রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে পরে প্রশ্ন নিম্নলিখিত কোন শহরটি মুলামুথা নদীর তীরে অবস্থিত option A Nagpur option B Pune option C Dehradun option D Bengaluru এর সঠিক উত্তর হলো অপশন বি পুনে এর সাথে আরও কিছু কিছু শহরের নাম দেওয়া হয়েছে এবং তাদের পার্শ্ববর্তী নদীগুলো তো এখানে দেখে নাও কলকাতা শহরটি রয়েছে হুগলি নদীর তীরে শ্রীনগর রয়েছে ঝিলাম নদীর তীরে হায়দ্রাবাদ রয়েছে মুসি নদীর তীরে বারাণসী রয়েছে গঙ্গার তীরে কানপুর রয়েছে গঙ্গা নদীর তীরে লখনউ রয়েছে গোমতী নদীর তীরে দিল্লি রয়েছে যমুনা নদীর তীরে এইগুলো অবশ্যই মনে রাখবে পরের প্রশ্ন গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত তো এর সঠিক উত্তর হলো অ্যালাং বা আলাং সঠিক উত্তর অপশন বি এটি বিশ্বের বৃহত্তম শিপ ব্রেকিং ইয়ার্ড এটি গুজরাট রাজ্যের ভাবনগর জেলাতে অবস্থিত পরের প্রশ্ন প্রোড ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত অপশন এ ছোট আন্দামান অপশন বি বৃহৎ নিকোবর অপশন সি দক্ষিণ আন্দামান অপশন ডি উত্তর আন্দামান এর সঠিক উত্তর হলো দক্ষিণ আন্দামান ব্রিটিশ ব্রিটিশ নৌসেনা অফিসার লেফটেন্যান্ট আর্চিব্যান্ড ব্লেয়ারের নামে এই দ্বীপের নামকরণ করা হয়েছে পরবর্তী প্রশ্ন নিচে একটি নদীর সম্পর্কে নির্দিষ্ট বিবৃতি দেওয়া হলো এটি ঝাড়খণ্ডের রাঁচি মালভূমিতে উৎস এটি বেতলা জাতীয় উদ্যানের উত্তরের অংশ দিয়ে প্রবাহিত এটি একটি সোন নদীর শাখা নদী উপরের তথ্য ভিত্তিতে নদীটি চিহ্নিত করুন এখানে সঠিক উত্তর হবে উত্তর কোয়েল নদী পরের প্রশ্ন মোট জনসংখ্যার নিরিখে ভারতে দু এগারো সেন্সাসে পশ্চিমবঙ্গের স্থান কত তো এর সঠিক উত্তর হলো চতুর্থ প্রথম হয়েছে উত্তরপ্রদেশ দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে বিহার আর আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে চার নম্বরে বা চতুর্থ নেক্সট প্রশ্ন টোয়েন্টি এইট বা আজকের শেষ প্রশ্ন আরোহী কমে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত চাল উৎপাদনকারী জেলা নির্বাচন করুন অর্থাৎ চাল উৎপাদনের ক্ষেত্রে কোন জেলা প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে সাজাতে হবে তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে উত্তর হবে অপশান বি মুর্শিদাবাদ মেদিনীপুর পূর্ব বর্ধমান এটা এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি দু হাজার কুড়ি সালে এই আঠাশটি প্রশ্ন ভূগোল থেকে এসেছে যারা দু হাজার তেইশে ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা দেবে তারা এই প্রশ্নগুলোর সাথে এক্সট্রা ডিটেলসগুলো অবশ্যই পড়ে যাবে তোমাদের অনেক কাজে লেগে যাবে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ